সোনার পিঞ্জিরার ঘরে যতন কইরা রাখতাম থরে এত সাদের ময়না হারাইলাম দিবানিশি বন্ধু তোরে তুই যা বেড়াই না দিবানিশি বন্ধু তোর সোনার পিঞ্জিরার ঘরে যতন কইরা রাখতাম থরে এত সাদের ময়না হারাইলাম দিবা নিশি বন্ধু তোরে কই যা বেড়াইতাম দিবা নিশি বন্ধু তোরে কই যা বেড়াই শাইলাম তোরে নায়ার দেখা পাইলাম তোরে বিনে তাকি কেমনে চুকের জলে বুক বাসাইলাম তোরে নায়ার দেখা পাইলাম তোরে বিনে তাকি কেমনে বুকের বিটাই বন্ধু তো তোরে আগলে রাখিতাম বুকের বিটাই বন্ধু তোরে আগলে রাখিতাম সোনার পিঞ্জিরার ঘরে যতন কইরা রাখতাম ধরে এত সাদের ময়না হারাইলাম দিবা নিশি বন্ধু তোরে বেড়াইতাম দিবানিশি বন্ধু তোরে কইরা বেড়াইতাম প্রাণটাও ছিলে আমার বুকের জানটাও ছিল চক্ষু বাইয়া পড়ে শুধু নজর মনির প্রাণটা ছিলি আমার বুকের জানটাও ছিলি চক্ষু বাইয়া পড়ে শুধু জল বুকের বিটাই বন্ধু তোরে আগলে রাখিতা সোনার পিঞ্জিরার ঘরে যতন কইরা রাখতাম ধরে এত সাদের ময়না হারাইলা দিবানি বন্ধু তোরে যা বেড়াইতাম দিবানি বন্ধু তোরে